আমিরাতের বাণিজ্যিক রাজধানী দুবাইতে চলতি বছরের জানুয়ারি থেকে জুন পর্যন্ত দুই হাজারেরও বেশি বিভিন্ন দেশের প্রবাসী ইসলাম ধর্ম গ্রহণ করেছেন Mohammed bin Rashid centre for Islamic কালচারের তথ্য অনুসারে চলতি বছরের জানুয়ারি থেকে জুন পর্যন্ত দুই হাজার সাতাশেই জুন অমুসলিম ইসলাম ধর্ম গ্রহণ করে মুসলিম হয়েছেন দুবাইয়ের Islamic affairs and charitable activities বিভাগ কর্তৃক পরিচালিত এই সেন্টারটির মাধ্যমে প্রবাসীরা ইসলাম ধর্ম গ্রহণ করেন। যা বিভিন্ন ধর্মের মানুষের কাছে ইসলামের ইতিহাস ইসলামী জ্ঞান ও ইসলামের পরিচিত তুলে ধরে উল্লেখ্য দুই সালে এ সংস্থার মাধ্যমে দুবাইতে তিন জন বিভিন্ন দেশের প্রবাসী ইসলাম ধর্মে প্রবেশ করেছেন যারা সংস্থাটির ওয়েবসাইট এবং টোল ফ্রি নাম্বারের মাধ্যমে ইসলামে প্রবেশের আগ্রহ দেখায় তাদের নানাভাবে সাহায্য সহযোগিতা ও প্রয়োজনীয় ধর্মীয় শিক্ষা দিয়ে ইসলাম গ্রহণ করানো হয় সত্র খারিজ টাইমস রাজনৈতিক নেতাদের সঙ্গে আলোচনার আবহে জম্মুতে ড্রোন হামলা ভারতের জম্মু বিমানবন্দরে গত সাতাশে জুন গভীর রাতে ড্রোন হামলার পর পর দুইবার বিস্ফোরণের ঘটনা ঘটে বিস্ফোরণে বিমানবন্দরের একটি ভবনের ছাদ ক্ষতিগ্রস্ত হয় বিস্ফোরণের প্রথমটি ঘটে ভোর রাত একটা চল্লিশ মিনিটে এর কিছুক্ষণ পর দ্বিতীয় বিস্ফোরণ ঘটে সীমান্ত থেকে মাত্র চব্বিশ কিলোমিটার দূরে জম্মুর বিমান বাহিনীর ঘাটিতে ওই হামলার কয়েকজন সামান্য আহত হলেও মৃত্যুর ঘটনা ঘটে cuatro কোন গোষ্ঠী অবশ্য এখনো হামলার দায় স্বীকার করেনি এদিকে ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের জম্মু বিমানবন্দরে ওই ড্রোন হামলায় পাকিস্তান জড়িত বলে দিল্লি যে অভিযোগ করেছে তা প্রত্যাখ্যান করেছে ইসলামাবাদ পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় বুধবার এক বিবৃতিতে ভারতের এ ধরনের ভিত্তিহীন অভিযোগ দায়িত্ব জ্ঞানহীন কাজ বলে অবহিত করে এর আগে ভারতের স্বরাষ্ট্র থেকে পাঠানো এক বিবৃতিতে ওই হামলার জন্য পাকিস্তানই দায়ী বলে ইঙ্গিত করা হয় দুই সালের আগস্ট মাসে জম্মু ও কাশ্মীর এবং লাদাখকে পৃথক কেন্দ্রশাসিত অঞ্চল হিসেবে ঘোষণা করে ভারতের কেন্দ্রীয় সরকার সম্প্রতি কাশ্মীরের নেতাদের সঙ্গে নতুন করে আলোচনা শুরু করেছে কেন্দ্র এ নিয়ে আয়োজিত ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে প্রথম বৈঠকে যোগদান কাশ্মীরের আটটি দলের চোদ্দ জন নেতা ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহাও কাশ্মীরকে ফের পৃথক রাজ্যের স্ট্যাটাস দেওয়ার বিষয়টি নিয়েও আলোচনা হয়েছে তার মধ্যে এই হামলা নতুন করে পরিস্থিতি জটিল করলো বলেই মনে করছে রাজনৈতিক মহল এ হামলার জন্য সরাসরি পাকিস্তানকে দায়ী করে the European foundation for South Asian studies বলেছে পাকিস্তান কখনোই জম্মু ও কাশ্মীরের মানুষের ভালো চায়নি যদিও তারা এ নিয়ে বড় বড় কথা বলে থাকে জম্মু ও কাশ্মীরের পুলিশ প্রধান দিলবাগ সিং এর বরাত দিয়ে ইফসাসের দাবি জঙ্গি গোষ্ঠী লস্কর ই তৈয়েবার এ হামলা চালিয়েছে আর লস্কর ই তৈবা হল পাকিস্তানের গোয়েন্দা সংস্থা প্রক্সি সংগঠন কানাডায় তীব্র তাপদাহ মৃতের সংখ্যা বেড়ে সাতশো উনিশ তীব্র তাপদাহ পড়ছে কানাডা দেশটির ব্রিটিশ কলম্বিয়া প্রদেশে মৃত্যুর সংখ্যা বেড়ে সাতশো উনিশ জনে ঠেকেছে গার্ডিয়ানের এক প্রতিবেদনে বলা হয়েছে কানাডার পশ্চিমাঞ্চলে আরো পাঁচশো মানুষের মৃত্যু সংখ্যা রয়েছে শুক্রবার ব্রিটিশ কলম্বিয়া চিফস জানিয়েছেন দাবদাহের কারণে অস্বাভাবিক মৃত্যুর হার বেড়ে গেছে রেকর্ড তাপমাত্রায় ভোগান্তিতে পড়েছে বেসামরিক নাগরিক চলতি সপ্তাহে দেশটিতে ছয়চল্লিশ দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে তার মধ্যে ব্রিটিশ কলম্বিয়ার পরিস্থিতি খুবই খারাপ সেখানকার প্রধান লিসা ল্যাপেয়েন্তে বলেছেন অনুগ্রহ করে পরিবার বন্ধু বান্ধব প্রতিবেশী এবং বিশেষ করে যারা একা থাকেন তাদের খোঁজ নিন আফগানিস্তানের সংঘাতে বিশ তালেবান নিহত আফগানিস্তানের নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে অন্তত বিশ তালেবান সদস্য নিহত হয়েছে শনিবার দেশটির উত্তর পূর্বাঞ্চলীয় প্রদেশ বাদাকশানে এ হতাহতের ঘটনা ঘটে এছাড়া প্রদেশটিতে গত চব্বিশ ঘন্টার সংঘাতে অন্তত তিনজন নিরাপত্তা বাহিনীর সদস্য নিহত হয়েছেন গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেছে বাদাকশানের সেনা ক্যাপ্টেন আব্দুল রাজাক এদিকে নাম প্রকাশ না করার স্বার্থে কয়েকজন স্থানীয় জানায় তালেবান যোদ্ধারা গত চব্বিশ ঘন্টায় বাদাকশানের তাগাব কিসিম তাসকান ও শহর ই বোজার জেলা দখল করে নিয়েছে এর আগে একই জুলাই পর্যন্ত তালেবানের দখলে ছিল আফগানিস্তানের একশোরও বেশি জেলা যা উদ্ধারে লড়াই চালিয়ে যাচ্ছে আফগানিস্তানের নিরাপত্তা বাহিনী এদিকে গত এক জুলাই রাতে আফগানিস্তানের বাদাকশান ও উত্তরাঞ্চল বাখলান প্রদেশে তালেবানের হামলায় অন্তত তেইশ জন নিহত হয় নিহতের মধ্যে বেশিরভাগই ছিল সাধারণ মানুষ তবে কয়েকজন নিরাপত্তা বাহিনীর সদস্য ও তালেবানা যুদ্ধ Chilo, নিহতদের তালিকায় এদিকে আফগানিস্তান থেকে বিদেশি সৈন্য প্রত্যাহার হচ্ছে অন্যদিকে নিজেদের পেশি শক্তি বাড়াচ্ছে তালেবান দখল করে নিচ্ছে দেশটির একের পর এক জেলা এখনো পর্যন্ত একশোরও বেশি জেলা নিজেদের দখলে নিয়েছে তালেবানরা দুই জেলায় প্রায় দুই দশক পর আফগানিস্তানে নিজেদের প্রধান সামরিক ঘাঁটি থেকে বিদায় নিল যুক্তরাষ্ট্র ও ন্যাটোর সেনারা তারা বাগরাম বিমান ঘাঁটি খালি করে দিয়েছে বলে নিশ্চিত করেছেন এক মার্কিন প্রতিরক্ষা কর্মকর্তা নাম প্রকাশে অনিচ্ছুক ওই কর্মকর্তা কর্মকর্তা বলেছেন যুক্তরাষ্ট্র ও ন্যাটো বাহিনীর সব সদস্য বাগরাম বিমান ঘাঁটি ছেড়ে গেছে কাবুল থেকে প্রায় ষাট কিলোমিটার উত্তরে অবস্থিত এই ঘাঁটি থেকেই আফগানিস্তানে সকল বিমান হামলা ও কৌশলগত কার্যক্রম পরিচালনা করত মার্কিন সামরিক বাহিনী ঘাঁটিটি এবার আফগান সরকারের হাতে তুলে দিয়েছে যুক্তরাষ্ট্র এখন থেকে যার নেতৃত্ব দেবে আফগান বাহিনী দুই সালের এগারোই সেপ্টেম্বর টুইন টাওয়ার সহ তালেবানের আরও দুটি হামলায় যুক্তরাষ্ট্র প্রায় তিন হাজার মানুষ প্রাণ প্রাণ হারায় এ হামলার জন্য আল কায়দার প্রধান ওসামা বিন লাদেনকে দায়ী করা হয় এরপর থেকে আফগানিস্তানে হামলা শুরু করে যুক্তরাষ্ট্র দুই সাল থেকে চলা যুদ্ধ সংঘাতে এখনো পর্যন্ত চৌষট্টি হাজারের বেশি আফগান সেনা ও পুলিশ নিহত হয়েছেন প্রাণ হারিয়েছেন চল্লিশ হাজারের বেশি সাধারণ মানুষ এছাড়া আরো প্রায় সাড়ে তিন হাজার বিদেশি সেনা নিহত হয়েছেন এ অবস্থায় সম্প্রতি আফগানিস্তান যুদ্ধে ইতি টানার ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন করেন তিনি জানিয়েছেন হামলার দুই দশক পূর্তির আগেই আগামী এগারোই সেপ্টেম্বরের মধ্যে আফগানিস্তান থেকে সকল মার্কিন সেনা প্রত্যাহার করা হবে ইহুদিদের কেউ জিম্মি করে রেখেছে দখলদার ইসরায়েল বলছে ইরান ইসলামী প্রজাতন্ত্র ইরানের সংসদ স্পিকারের বিশেষ সহকারী হোসাইন আমির আবদুল্লাহ হিয়ান বলেছেন দখলদার ইসরায়েল ইহুদিদেরকেও জিম্মি করে রেখেছে তিনি আজ এক টুইটার বার্তায় এ মন্তব্য করেছেন আমির আবদুল্লাহ হিয়ান আরো বলেন এই অঞ্চলে ইসরায়েলের কোনো ভবিষ্যৎ নেই ভবিষ্যতে এখানে তাদের কোনো জায়গা হবে না তিনি লিখেছেন ফিলিস্তিনের সাম্প্রতিক প্রতিরোধ যুদ্ধে দখলদার ইসরায়েল পরাজিত হওয়ার পরও সংযুক্ত আরব আমিরাত দূতাবাস খুলেছে এবং বাহরাইনও তেল আবিবের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়াচ্ছে এ থেকে বোঝা যাচ্ছে এসব দেশের শাসকরা ইসরায়েলের ভাগ্যের সঙ্গে নিজেদের জড়িয়ে ফেলার পরিণতি সঠিকভাবে উপলব্ধি করতে পারছে না দখলদার ইসরায়েলি ব্যবস্থা খোদ ইহুদিদেরকে জিম্মি করে রেখেছে বলে তিনি জানান ফিলিস্তিনকে জবরদখল করে উনিশশো সালে ইসরায়েল নামক অবৈধ রাষ্ট্র প্রতিষ্ঠার ঘোষণা দিয়েছে বর্ণবাদী জায়নিস্টরা এরপর বিভিন্ন দেশ থেকে ইহুদিদেরকে এনে সেখানে জড়ো করেছে সূত্র পার্ট স্টোরে বর্বর ইহুদিদের হামলায় ফের রক্তাক্ত ফিলিস্তিন সম্প্রতি ফিলিস্তিনিদের উপর ইহুদি ইসরায়েলি বাহিনীর দমন পীড়ন বেড়ে গেছে গত মাসে গাজা উপত্যকায় এগারো দিনের যুদ্ধে ইসরায়েলি বাহিনীর বিমান হামলা প্রাণ হারান আড়াই শতাধিক ফিলিস্তিনি সম্প্রতি যুদ্ধবিরতি লঙ্ঘন করে আবারও অবরুদ্ধ গাজা উপত্যকায় হামলা চালিয়েছে তেল আবিব ইসরায়েলি বাহিনী ফের বেসামরিক ফিলিস্তিনিদের ওপর শুক্রবার হামলা চালিয়েছে এ হামলার আহত হয়েছেন কমপক্ষে সাতাশি জন ফিলিস্তিনি শুক্রবার দখলকৃত পশ্চিম তীর নাবলুস বেইতা সহ একাধিক জায়গায় ইহুদি দখলদারিত্বের প্রতিবাদে বিক্ষোভ দেখান বেসামরিক ফিলিস্তিনিরা আন্দোলনের কিছুক্ষণের মধ্যেই তাদের দমানোর চেষ্টা করে ইসরায়েলি বাহিনী এক পর্যায়ে শান্তিপূর্ণ আন্দোলন প্রতিহত করতে কাদানে গ্যাস রাবার বুলেট এবং তাজা গুলি ছুড়ে তারা জবাবে ইট পাটকেল নিক্ষেপ করে প্রতিবাদ জানায় ফিলিস্তিনিরা আন্তর্জাতিক গণমাধ্যমের খবরে জানা যায় শুক্রবারের ঘটনায় গুলিবিদ্ধ হয়ে চৌরাশি জন আহত হয়েছেন আহত ফিলিস্তিনিদের উদ্ধারে আসা একটি অ্যাম্বুলেন্সকে লক্ষ্য করে হামলা চালায় ইসরায়েলি বাহিনী এতে গাড়ির গ্লাস ভেঙে যায় রাবার বুলেটে বিদ্ধ হয় দুই স্বাস্থ্যকর্মী গুরুতর আহত হন ভ্যাকসিন দেওয়ার পরেই খুলবে শিক্ষা প্রতিষ্ঠান বলছে সংসদে প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন ভ্যাকসিন দেওয়ার শেষ হলেই খুলে দেওয়া হবে শিক্ষা প্রতিষ্ঠান দেশের আশি শতাংশ মানুষকে বিনামূল্যে টিকা দেওয়া হবে জানিয়ে একথা বলেন তিনি শনিবার দুপুরে জাতীয় সংসদে বাজেট অধিবেশনের সমাপনী ভাষণে তিনি বলেন ঈদ উল ফেতরে নিষেধাজ্ঞা উপেক্ষা করে মানুষ গ্রামে গিয়েছিল বলেই করোনা সংক্রমণ এতটা বেড়েছে এ সময় সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলতে আহ্বান জানান তিনি শেখ হাসিনা আরো বলেন গত ঈদে নিষেধ করা সত্ত্বেও মানুষ বাড়ি গিয়েছিল তখন সরকারের কথা শুনলে এখন হয়তো পরিস্থিতি এতটা খারাপ হতো না বা সংক্রমণও এতটা বাড়ত না ভ্যাকসিন এসেছে চীন ও যুক্তরাষ্ট্র থেকে যত টাকা লাগে দেওয়া হবে আরও টিকা নিয়ে আসা হবে দেশে সব দেশের সঙ্গেই যোগাযোগ করা হচ্ছে আমরা দেশের আশি শতাংশ মানুষকে টিকা দেব বেশি মূল্যে কেনা হলেও জনগণ বিনামূল্যেই পাবেন করোনার টিকা যাদের জন্য কেউ কোনোদিন ভাবেনি তাদের জন্যই কাজ করছি আমরা হয়তো গলায় আওয়াজ নাই তাই বেশি শোনা যায় না সমালোচকদের খোঁজ নিয়ে দেখার অনুরোধ জানান প্রধানমন্ত্রী